কি হয়েছে কি আন্টি আন্টি কি হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ভিডি নিউজ থ্রি সিক্সটিতে আলোচিত অভিনেত্রী পরিমণির বাসায় অভিযান চালাচ্ছে র্যাব বুধবার বিকেল চারটা থেকে তার বাসা ঘিরে অভিযান চালাচ্ছে র্যাব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সূত্র জানিয়েছে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই পরিমণির বাসায় অভিযান চালানো হচ্ছে জানা যায় মডেল পিয়া বিপাশা নাইলা নাইম এবং অন্যান্য নায়িকা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যাক ব্ল্যাকমেইলিং সহ সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে পরিমণির বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আছে কিনা সেটিও এখন পুরোপুরি নিশ্চিত করা হয়নি এছাড়া অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আল মঈন বিকেল চারটার দিকে পরিমণি লাইভে এসে বলেন বিশ মিনিট ধরে আমার বাসার গেটে ধাক্কাচ্ছে কারা যেন তারা বলছেন তারা পুলিশ অথচ আমি বনানী থানায় যোগাযোগ করলে তারা বলেন আমাদের থানা থেকে কোনো পুলিশ যায়নি তিনি আরও বলেন আমি ডিবি অফিসে ফোন করেছি বনানী থানায় ফোন করেছি হারুন ভাইকে ফোন করলে তিনি বলেন তদন্তের স্বার্থে পুলিশ যেতে পারে আমি বলেছি আপনি কনফার্ম না করলে আমি দরজা খুলব না পরে তিনি ফোন করে বলেন আমাদের এখান থেকে কাউকে পাঠানো হয়নি আমি জানি না কারা গেছে পরিমণি বলেন শুরু থেকেই আমাকে মেরে ফেলার ভয় পাচ্ছি আমাকে কেউ মারতে চান কেউ এসে পুলিশের পরিচয় দিয়ে যদি আমাকে খুন করতে আসেন তাহলে আমি কি করব। তদন্ত করতে হলে আমাকে পরিচয় দিকে পরিচয় দিতে হবে যদি সত্যি পুলিশ হয় তাহলে আমি অবশ্যই দরজা খুলব পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পরিচয় নিশ্চিত করার পর দরজা খোলেন পরিমণি এরপর আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সহযোগিতা করার জন্য র্যাব কর্মকর্তাদের অনুরোধের প্রেক্ষিতে লাইভ বন্ধ করেন তিনি গত বেশ কিছুদিন ধরেই নানা কারণে আলোচিত সমালোচিত ঢাকার এই নায়িকা গত চোদ্দ জুন সাভার থেকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন পরিমণি সেখানে নয় জুন রাতে ঢাকা বোর্ড ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করার কথা জানিয়েছেন পরিমণি তেরো জুন রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পরিমণি এই বিষয়ে প্রথম সরব হন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পরে তিনি তার বাসায় সাংবাদিকদের সামনে এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন বিষয়টি দেশজুড়ে আলোড়ন তৈরি করে পরে পরে মনির বিরুদ্ধে একাধিক ক্লাবে গিয়ে বিশৃঙ্খলার অভিযোগও ওঠে